বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি সুরমতি এ খাতম শ্রী হরি বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি সুরমতি এ খাতম শ্রী হরি সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক এরশাদ করছেন ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب আমি হজরত আমার নবী দাউদ নবীউল্লাহ আমার নবী দাউদকে আমি সুলাইমানকে দান করেছি আর সুলাইমান হচ্ছে নিয়মাল আবদুল কতই না উত্তম বান্দা ইন্নাহু আল্লাহ আর সুলাইমান হচ্ছেন আল্লাহর দিকে সবসময় প্রত্যাবর্তনকারী সবসময় আল্লাহর দিকে রুজু থাকতেন প্রতিটি কাজে প্রতিটি সময় মুহূর্ত সব কিছু আল্লাহর উপর ভরসা করতেন আওয়াজ দিয়ে বলুন হজরত দাউদ আলাহ ইসলাম একজন নবী ছিলেন এবং পাশাপাশি নবতের দায়িত্ব থেকে ইরাক সিরিয়া শাসন করতেন কারণ নবীরা শুধু নবুয়তের দায়িত্ব পালন করতেন না পাশাপাশি মানুষের শাসনের দায়িত্ব মানুষের ভালো মন্দ সব কিছুর বিচার আসার নবীরাই করত আওয়াজ দিয়ে হজরত দাউদ আলাইসালামের উনিশ জন পুত্র সন্তান ছিল কয়জন উনিশ জন উনিশ জন পুত্র সন্তানের মধ্যে আল্লাপা যোগ্য এবং অত্যন্ত মেধাবী এক সন্তান তিনি হচ্ছেন সুলাইমান আলাই ইসলাম আল্লাহ বলতেছে আমি দাউদকে উনিশ জন আমি সন্তান দিয়েছি তার মধ্যে আমি সুলাইমানকে দাউদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত হিসাবে দান করেছি আওয়াজ দিয়ে নেক্সট সন্তান এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত সুসন্তান নামাজি মুত্তাকি পরেজগার মেধাবী এ সমস্ত সন্তান আল্লাহ দান করেন হজরত দাউদ আলাহি ইসালামের মৃত্যুর পর হজরত সুলাইমান আলাহ ইসালামের বয়স তখন মাত্র তেরো বছর কত তেরো বছর বয়সে হজরত সুলাইমান বাবার স্তরাভিষিক্ত হন এবং ইরাক সিরিয়া রাজত্বের সিয়ারে বসে বাদশাহ হিসাবে স্বীকৃতি পান অবস্থায় বয়স কত তেরো বয়স ছোট হলে অসুবিধা নাই আল্লাহ যদি সেই পক্কা সে মেধা যদি দান করে বয়স ছোট হলেও বড়দের কাজ করতে পারে ঠিক কিনা পারে আল্লাহ সেটা দেখিয়ে দিচ্ছেন আল্লাহ কোরআনে বলছে ও মহাবেনা আলিদা বলদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব ওর সুলাইমানের প্রশংসা আল্লাহ করতেছেন আল্লাহ যার প্রশংসা করেন আমার আল্লাহ কত মহান তিনি যার প্রশংসা করেন তিনি কত মেধাবী হতে পারে কত যোগ্য হতে পারে হজর সুলাইমান তেরো বছর বয়সে উনি বাবার রাজত্বের চেয়ারে বসেন এবং তিনি রাজত্ব পরিচালনা করেন হজরত দাউদ আলহ ইসলাম উনি তিপ্পান্ন বছর হায়াত পেয়েছিলেন তেরো বছর বয়স থেকে উনি রাজত্ব পান চল্লিশ বছর অত্যন্ত সফলতার সাথে উনি রাজত্ব পরিচালনা করেন আওয়াজ দেব সোহান কয় বছর চল্লিশ বছর তেরো বছর বয়স থেকে চল্লিশ বছর হায়াত পেয়েছেন কত মাত্র তিপ্পান্ন বছর হজরত সুলাইমান আলহি ইসালাম উনি বাদশাহ হওয়ার সাথে সাথে উনি বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শুরু করেন ওনার আগে হজরত আদমের কোন এক সন্তান কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পর এই বাইতুল মাকদিস মসজিদুল আকসা ফিলিস্তিন জেরুজালেমে অবস্থিত ওই মসজিদের নির্মাণ কাজ শুরু করে এরপরে হজরত ইয়াকুব আলহিসাল্লাম মসজিদ আকসা নির্মাণ করেন হজরত আকুবের পরে হজরত দাউদ আলহিসাল্লাম এই বাইতুল মাদ্দিসের সংস্কার কাজ করেন কিন্তু সেখানে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব বাবার সেই স্বপ্ন পূরণের দায়িত্ব হজরত সোলাইমান রাজত্বের চেয়ারে বসার সাথে সাথে মসজিদা আকসা নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন আওয়াজ হজরত সোলাইমান আলহ ইসলাম বাদশাহ হওয়ার পরে ওনার প্রধান যে কাজ উনি হচ্ছে ওনার বাবার স্বপ্ন মসজিদা আকসা পুনর্নির্মাণ করা এটি হচ্ছে আমাদের শিক্ষা যখন কোনো মুসলিম শাসক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে তার কাজ হলো যদি ওটাও যদি মসজিদ প্রয়োজন হয় মসজিদ নির্মাণ করা মাদ্রাসার প্রয়োজন হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা মক্তবের প্রয়োজন হলে মক্তব প্রতিষ্ঠা করা কোরআন শিক্ষার ব্যবস্থা করা দিন শিক্ষার ব্যবস্থা করা এবং ইসলামী রিসার্চ সেন্টার করা বড় বড় লাইব্রেরি করা আওয়াজ দিয়ে বরং সভা কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া এটা হচ্ছে সমস্ত উন্মতের মোহাম্মদের এক বড় দায়িত্ব মহান দায়িত্ব হজরত সুলাইমান আলহি সালাতাম ইরান সিরিয়া অঞ্চলে অত্যন্ত সফলতার সাথে বিশ্বের সবচেয়ে সুখী শক্তিশালী রাজ্য হিসাবে হজরত সুলাইমান সালাম রাজা হিসাবে প্রসিদ্ধ ছিলেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ শেখ ফরিদুদ্দিন আক্তার ওনার কন্দানামা কিতাবে আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে হজর সোলামান ইসলামের বাদশাহীর কথাকে ইতি টেনেছেন কবি ফরিদুদ্দিন আক্তার বলেন বা সুলাইমান দাদে সরোয়ারি এবং সাল্লামের আন্তির ভিতরে এত পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের কারণে সমস্ত জিন জাতি এবং সমস্ত বাতাস পশু পাখি সকলে হজরত আলাই সালামের কথা শুনত অবগত করে দিয়েছিলেন কে আল্লাহ রব্বুল আলমী হজরত সুলাইমান আলাইসালামের কথা কোরআন মাজিদের সাতটি সৌরাতে আলোচনা করেছেন কয়টা সাতটি সৌরাতে একান্নটির বেশি আয়া আমার আল্লাহ শুধু সুলাইমান সম্পর্কে নাচের করেছেন এত সুন্দর কোরআনের আয়াত গুলা কথাগুলো এত সুন্দর যে ঘরের মধ্যে হজরত সুলাইমান আলাইসালাম সম্পর্কে যে আয়াত নাজির হয়েছে ওই আয়াত যদি তেলাবদ্ধ হয় ওই ঘরের মধ্যে জিন বোধ কখনো আসবে না কারণ জিনেরা এখন পর্যন্ত সোলামান আলাই ইসলামকে ভয় পায় আওয়াজ দিয়ে বলেন সোলাহান জিনেরা এখন মনে করে যে সোলামান আসসালাম এখনো জীবিত আছে জিনেরা সোলামান আলাইসালামকে এত বেশি ভয় পেতেন যে ওরা এখনো মনে করে যে সোলাইমান আসসালাম জিন এই জন্য প্রতিটি ঘরে যেখানে জিন্নাতের সমস্যা সোলাইমান আলী ইসলামের উপর নাজির আয়াত তালাবাদ করলে সেখান থেকে জিন পালিয়ে যায় আওয়াজ নিয়ে বলুন তা আপনাদের সামনে আমি দুই একটা আজকে সময় তো বেশি পাবো না দুই একটা কথা আমি বলবো সুরা আম্বিয়াতে আল্লাহ রবুল আলমী আটাত্তর নম্বর এবং উনআশি নম্বর আয়াতে সোলাইমান সম্পর্কে বলছেন আল্লাহ বলেন যে আমি সোলাইমানকে জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি এবং নবুয়তের সম্পদে আমি তাকে সমৃদ্ধ করেছি আওয়াজ দেব হজরত সোলাইমান ছোট কিতাবের মধ্যে লেখে আট বছর নলে নয় বছর হজরত দাউদের কাছে একটা বিচার আসছে কি আসছে বিচার বিচারটা কি এক লোকের মেষপাল আরবগুলোকে খেটকে ফেলেছে এখন দাউদের কাছে বিচার নিল যে অমুকের মেষপাল ছাগলগুলো আমার খেত খেয়ে সাবাক করে দিয়েছে তবে দাউদ কেতার মতে বিচার করলেন কারণ খেতে যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতির পরিমাণ ছাগলের দাম কিনে গেছে বলেন না সমান হয়ে গেছে তবে পেশার অনুযায়ী এখন ক্ষেতের মালিক ওই ছাগলের কি হয়ে যায় মালিক হয়ে যায় দাউদ কিতাব মতো বিচার করলেন ওই বিচার করার পরে ছাগলওয়ালার মনটা খারাপ করলো ওই দরজার মধ্যে সাক্ষাৎ পেল কার সোলেমান ছোট বাচ্চা সোলেমান বলল তোমাদের কি হয়েছে বলে আমাদের এই সমস্যা দাউদ নবী এই বিচার করলো সোলেমান বলল এর চেয়ে আমি আর ভালো বিচার করতে পারি সোহান হজরত দাউদকে নিয়ে গেলেন দাউদ আপনার বিচার তো আমরা মানি কিন্তু সোলাইমান নাকি এর চার সুন্দর বিচার করতে পারবে দাউদ অবাক হলেন আমার ছোট বাচ্চা আমার উপরে বিচার করবে ঠিক আছে হজরত সোলাইমান বিচার করলেন ঠিক আছে ছাগলগুলোকে ক্ষেতের মালিককে দিয়ে দাও সে ওখান থেকে দুধ পান করবে পশম থেকে উপকৃত হবে আর জমিনগুলো ছাগলের মালিককে দিয়ে দাও সে এখানে শাসাবাদ করবে ছাগলে যে পর্যন্ত খেয়েছে ওই পর্যন্ত যখন তার ফসলগুলো চলে আসবে তখন ক্যাতওয়ালাকে ক্যাতকে ফেরত দেবে আর ছাগলের মালিক ছাগল নিয়ে যাবে কত সুলাইমানের এত সুন্দর বিচার দেখে দাউদ অবাক হয়ে গেলেন দাউদ বললেন আমার ছেলে ছোট হতে পারে ওনার সিদ্ধান্ত আমার চেয়ে অনেক সুন্দর আমার বিচারকে আমি স্থগিত করলাম সোলেমানের বিচারকে আমি কার্যকর করলাম আওয়াজ দিয়ে বললাম সোহার কোরআন থেকে স্পষ্ট বুঝে যায় কেউ যদি ভুল বিচার করে ওই ভুল বিচারকে কি করার শুধরানোর শুদ্ধ করার কি আছে সুযোগ আছে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে এটা মিথ্যা কথা কি বলে বলে হা কেমের হ্যাঁ আপনারা বলেন না হাকেমের হকুম লড়ে না হাকেম লড়ে হাকেমের কি লড়ে না হকুম লড়ে না হাকেম লড়ে যাবে হকুম লড়বে না এটা তো কি কথা জোরমবাজি কথা হাকেম যদি মিথ্যা বিচার করে হ্যাঁ ওই হকুম তো এখানে রাখার কোনো দরকার নাই এই সমস্ত আমাদের দেশের মধ্যে কতগুলো ভুয়া কথা প্রচলন আছে জালিম অত্যাচারী বাদশারা এগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আর আমরা এগুলোর উপরেই মানে নিয়েছি যে হাকিম লড়বে হুকুম লড়বে না কোথায় পাইছো সে কথা কোন কিতাবে আছে কোন বইতে আছে হ্যাঁ একসময় জার্মানের হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এই জন্য হিটলারকে উনি কোন হিসাবে পৃথিবীতে ওনাকে উপাধি দিয়েছে আজকের ইসরায়েলে যখন বড় বড় হামলা চালাচ্ছে মানুষ এখন হিল্লারকে নোবেল দেওয়ার জন্য খুঁজতেছে ঠিক কিনা বলুন হিটলার ইহুদিদেরকে মারতে মারতে কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখছে হিটলার বলেছিল আমি ওদেরকে বাঁচিয়ে রেখেছি কেন জানো কারণ ওদেরকে যদি আমি বাঁচিয়ে না রাখি আমি সাত লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছি তখন মানুষ বুঝতে পারবে না ঠিক এখন বুঝতে পারতেছে যে আসলে ইহুদিরা কত খারাপ জাতি যাই হোক হজরত সুলাইমান আলাইহিস সালামের বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াদাউদ ওয়া সুলাইমান إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين আল্লাহ বলছেন যে দাউদ এবং সুলাইমান যখন একটা খ্যাত নিয়ে বিচার করছে একটা গোত্রের ছাগল পালের ব্যাপারে যে ফাইসালা দিল সেখানে আমি আল্লাহ উপস্থিত ছিলাম কিন্তু আমি পাপা হা সুলাইমানা কিন্তু আমি সেই বিচারে জ্ঞান আমি সুলাইমানকে দান করেছিলাম ওকুল্লান আতাইনা হুকুমা আমি উভয়কে হেকমত দান করেছি জ্ঞান দান করেছি কিন্তু আমি বিচারিক জ্ঞান সোলাইমানকে বেশি দান করেছি আরেকটা ঘটনা দুইটা মেয়ে দুটা শিশু বাচ্চা ওরা মাঠে খেলতেছে কোথায় মাঠে খেলতেছে এক বাঘ এসে একটা বাচ্চাকে সেখান থেকে নিয়ে গেল এখন মা দুইটা বাচ্চা কয়টা একটা এখন ওই বাচ্চাটাকে দুজনে দাবি করে কারণ মায়ের কুল বাচ্চা ছাড়া থাকতে পারে না কুলের যাদের কুলে বাচ্চা আছে ওরাই বোঝে যে বাচ্চার মর্ম কতটুকু ঠিক কিনা ফিলিস্তিনের মা বোনরা বুঝে যখন তাদের কুল থেকে ইসরায়েলি সুন্দর বাচ্চা নিয়ে কারাগারি করে ওই কষ্টটা তারা বুঝতে পারবে আমরা তো বুঝতে পারবো না যেমন আমরা একটু চিন্তা করি যে আমার একটা শিশু বাচ্চাকে কেউ মেরে ফেলার জন্য আমার মুখ থেকে হেস্তা হেস্তি করলো তখন যে কি কষ্ট সারা পৃথিবীবাসী দেখেছে ঠিক কিনা দেখেছে তো এখন ওই বাচ্চাকে দুইজন মা দাবি করল এখন দাউদের কাছে বিচার নিয়ে দাউদ সালাম যে বৃদ্ধ বয়স বয়স্ক যে মহিলাটা একটু বেশি বৃদ্ধ বেশি কান্না করতেছে ওনাকে দিয়ে দিল হয়তো ওনার হবে উনি বেশি বয়স্ক বেশি কান্না করতেছে বুঝেন নাই ওনাকে দিয়ে দিয়েছে হজরত সুলাম আলাইসাল্লাম দেখলেন যে ওই বাচ্চা যিনি বড় বয়স্ক উনি পেয়ে গেছে হজরত সুলাম বলতেছে বিচারটা আমি করে দিব বাবা দাও বললো তুমি করবে নিসার ঠিক আছে করে দাও দাউদ বলল একটা চুরি নিয়ে আসো একটা কি নিয়ে আসো চুরি বাচ্চাটাকে আমি দুই ভাগ করব দুই অংশ দুজনকে দিয়ে দিব বুঝলেন নাই দুইজনে তো বাচ্চার জন্য কান্না করতেছে ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে বস একবার ওকে ধরাই দিব আর একবার আর মাকে ধরাই দিব হজরত সুলাইমানের এই সিদ্ধান্ত শোনার পরে ওই ছোট মেয়ে যে ওই বাচ্চার যে আসল মা ছিল সেই চিৎকার করে কান্না করে বলে ইয়ার হামুকা ইয়া সুলাইমান হে সুলাইমান আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করল সুন্দর বিচার করেছেন আপনি সরে দিয়ে কাটতে হবে না ওই সন্তানের আমি দাবি করব না ওই সন্তানকে বড়জনকে দিয়ে দেন অবশ্যই বলুন সোহান ওই ছোট মেয়েটা বলতেছে যে বাচ্চার আমার দরকার নাই আপনি বাচ্চাকেও কাটিয়েন না ওই বাচ্চার আমি দাবি করব না ওই বাচ্চা বড়জনকে দিয়ে দেন হজরত সুলাইমান এই কথা শোনার পরে ওই বাচ্চাটাকে ওই ছোট মেয়েটাকে দিয়ে দিল কারণ উনি হচ্ছে আসল মা কারণ আসল মা চাই না যে কোনো বাচ্চাকে দুই টুকরা করা হোক ঠিক কিনা হতাশ সুলেমান কি বুদ্ধি ছোট বাচ্চা সুন্দর বিচার তাহলে আসল বাচ্চা তার মায়ের কাছে ফিরে গেল এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান এগুলো হচ্ছে কি আপনারা দেখেন না প্রকল্প করতেছে বেরিস্তারি করতেছে হ্যাঁ সুবিচার কোথায় সুবিচার পৃথিবীতে নাই নাই পৃথিবীতে সুবিচার পৃথিবীতে থাকলে ইসরায়েল মসজিদা আকসাতে নামাজরত অবস্থায় কি হামলা করতে পারত সুবিচার নাই লেখাপড়া করতেছে এগুলো তো আসমানে জ্ঞান না আসমানে জ্ঞান ছিল নবীদের উপর এই জন্য তারা না নাহক বিচার করে নাই না হক বিচার করে নেই আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনারা বিচার করেন না কেন আসলে সত্য কথা যেটা আমরা কোরআন হাদিস জানার পরও যদি আমরা যদি উল্টাপাল্টা করি আমাদের অবস্থা আরো আরও খারাপ হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করতেছেন আমি যেটা মনে করি আমার চোখ জ্ঞান হজরত ইমাম আবু হানিফাকে কাজী হতে বলেছেন তার আপনি বিচারকের দায়িত্ব নেন ইমাম আবু হানিফা বললেন আমার তো সেই যোগ্যতা নাই আপনার কাছে সেই যোগ্যতা নাই আমি হাজার হাজার মাসালা বের করেন আপনার কাছে বিচারক হওয়ার যোগ্যতা নাই আপনি এদের মিথ্যা বলছেন আবু হানিফা বললেন আপনারা বলেন আমি মিথ্যা বলছি তো যিনি মিথ্যা বলেন উনি কীভাবে বিচারক হব এভাবে আবু হানিফা বিচারকের দায়িত্ব নেন নেই কঠিন একটা দায়িত্ব বারা সুলাইমান দাদ মুল সরওয়ারি সুরমতি খাতম শ্রী হই বা সুলাইমা দাদ মুল্ক সরোবরি সুরমতি খাতম শ্রী